হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আজকে চলে আসলাম সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিও নিয়ে ভিন্ন বলতে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ভিডিও তবে এই কয়েনটা নিয়ে আমি এর আগে কখনো ভিডিও তৈরি করিনি এই কয়েনটা নিয়ে আমার ভিডিও তৈরি করার যে ইন্টারেস্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে এর সম্পর্কে আমি যখন ঘাটাঘাটি করলাম এর সম্পর্কে যখন আমি বিভিন্ন নিউজ দেখলাম এবং এর ইতিহাস দেখলাম তখন মনে হলো কয়েনটা খুবই ভালো আপনারা লক্ষ্য করেছেন আমি এসওয়াইএস এই কয়েনটাকে বারবার কয়েন বলছি আপনারা ছোট্ট করে আমি একটু বুঝিয়ে দিই কয়েন কোনটা আর টোকেন কোনটা আপনাদের সুবিধা হবে কয়েন হচ্ছে যারা নিজস্ব ব্লক চেইন নিয়ে মার্কেটে লঞ্চ করে তাদেরকে বলা হয় কয়েন আর যারা অন্যের ব্লক চেনের উপরে লঞ্চ করে সেটা হচ্ছে টোকেন যেমন ব্লক চেন বলতে আমাদের চ্যানেলে ব্লক চেন সম্পর্কে একটা ভিডিও আছে পূর্ণাঙ্গ আপনারা চাইলে ব্লক চেন সম্পর্কে জানতে চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন তবু আমি এখানে একটু ছোট্ট করে বলে দিচ্ছি ইথারিয়ামের একটা ব্লক চেন আছে বিটকয়েনের একটা নিজস্ব ব্লক চেইন আছে আপনারা জানেন বিএপি টোয়েন্টি ট্রোনের একটা ব্লক চেইন আছে এগুলো হচ্ছে ব্লক চেইন আর এই ব্লক চেনের সাথে যে কয়েনটা এসেছে অর্থাৎ এই ব্লক চেনটা যে কয়েনের সেটা হচ্ছে কয়েন আর ইআরসি টোয়েন্টি ইআরসি টোয়েন্টি বা বিইপি টোয়েন্টি e এগুলোর উপরে যেগুলো লঞ্চ হয় সেগুলো হচ্ছে টোকেন এর অনেক উদাহরণ খুঁজলে পেয়ে যাবেন আমি এখন উদাহরণ দিতে যাচ্ছি না যে জন্য ব্লক চেনের কথা বললাম এসওয়াইএস এই কয়েনটার কিন্তু নিজস্ব ব্লক চেন আছে এবং সবচেয়ে অবাক হওয়ার মতো ব্যাপার যেটা এখানে যে ব্লক চেন সেটা কিন্তু দুই স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট বলতে আমি কেন এই এসওয়াইএস কয়েনটা নিয়ে ভিডিও তৈরি করছি সেটা এখন আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যদি একটু মন দিয়ে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখেন আর আপনি যদি ট্রেডার হন তাহলে আশা করছি এই ভিডিও থেকে আপনার অনেক উপকার হলেও হতে পারে তাই এখনও যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ সেই সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো দুই স্তর বিশিষ্ট ব্লকচেন বলতে বোঝাতে চাচ্ছি যে এটি হচ্ছে বিটকয়েনের আপনারা যারা একটু ব্লক চেনে ঘাটাঘাটি করেছেন তারা জানেন পিওডাব্লিউ অর্থাৎ প্রুফ অফ ওয়ার্ক নামে একটা প্রযুক্তি আছে যেটা বিটকয়েন মেনটেন করে এরা বিটকয়েনের সেই প্রযুক্তিটাকে তাদের ব্লক চেনের মধ্যে এনেছে এবং এটি দ্বারা এই এসওএস কয়েনটা কিন্তু সুরক্ষিত এই প্রুফ অফ ওয়ার্ক এই প্রযুক্তিটা কয়েনটাকে সুরক্ষা দেয় এগুলো নিয়ে বিস্তারিত বলতে গেলে এই ভিডিওতে সম্ভব না যদি আপনারা জানতে চান জানাবেন আমি এগুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করব তো বিটকয়েনের একটা প্রযুক্তি নিয়ে এদের ব্লক চেনটা চলছে আবার অন্যদিকে ইথারিয়ামের একটা প্রযুক্তিও তারা নিয়েছে যেটা হচ্ছে ইভিএম e আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যারা জানেন না তারা গুগল একটু ঘাটাঘাটি করবেন ইথারিয়াম ভার্চুয়াল মেশিন যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইভিএম e এই পদ্ধতিটাও তারা তাদের ব্লক চেনের মধ্যে নিয়ে এসেছে এবং এই পদ্ধতির মাধ্যমে তাদের ব্লক চেনটা চলছে যেহেতু দুটো ব্লক চেনের দুটো বিশেষ বিশেষ পার্ট তারা তাদের ব্লক চেনের মধ্যে নিয়ে এসেছে এই জন্য বলছে এসওয়াইএস কয়েনের যে ব্লক চেন সেটা হচ্ছে দুই স্তর বিশিষ্ট তো বুঝতেই পারছেন কয়েনটা কত স্ট্রং আরও একটু পেছনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন তবে তার আগে এই এসওয়াইএস কয়েনের বর্তমান অবস্থা আমরা একটু দেখে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্সে এসওয়াইএস কয়েনের চার্টটা ওপেন করে রেখেছি ট্রেডিং চার্টটা এখানে যদি আপনারা একটু খেয়াল করেন বাই সেল কীভাবে হচ্ছে সেটা আমরা একটু প্রথমেই দেখব এখানে বড় বড় বাই হয়েছে twenty two point twenty seven seven percent গত চব্বিশ ঘন্টায় কিন্তু এই যারা বড় বাই করেছে বড় অ্যামাউন্টের বাই করেছে তারা কিন্তু সেল করেছেন মাত্র seven point sixty one percent দেখছেন যে বড় যারা ইনভেস্টর আছে তারা কিন্তু এই কয়েনটাকে সেল করছেন না বর্তমান পরিস্থিতিতে কেন করছেন না কয়েনটার ফিউচার কি হতে পারে সেটা আমি আমার জ্ঞান অনুযায়ী আমার রিসার্চ অনুযায়ী ভিডিওর পরের দিকে বলতে চেষ্টা করছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন প্লিজ এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম বাই হয়েছে fifteen point nine nine percent সেই তুলনায় মিডিয়াম সেল হয়েছে fourteen point five four percent small buy হয়েছে nineteen point thirty percent small sell হয়েছে twenty point two eight percent অর্থাৎ স্মল বাইয়ের তুলনায় স্মল সেল বেশি হয়েছে মিডিয়াম বাইয়ের তুলনায় মিডিয়াম সেল কম হয়েছে তবে কাছাকাছি প্রায় সমান সমান কিন্তু লার্জ বাইয়ের তুলনায় লার্জ সেল অর্ধেকেরও কম হয়েছে যারা বুঝতে পারছে যারা বড় বড় বাই করছে তারা কিন্তু সেল করছে না ছোট ছোট বাই যারা করছে তারা হাইপ হয়ে লসেস সেল করে দিয়ে বের হয়ে যাচ্ছে সো এখানে বড় যারা বাই করছে তারা নিশ্চয়ই রিসার্চ করছে এবং তারা বুঝতে পারছে কয়েনটার পরিস্থিতি এই জন্য তারা সেল করছে না আপনি যদি ছোটোখাটো বাই এখান থেকে করতে চান এই মুহূর্তে করে রাখতে পারেন কেন করে রাখতে পারেন বলছি সেটাও আমি বুঝিয়ে দেব ভিডিওর পরের দিকে তো আমরা এখন একটু কয়েন মার্কেট ক্যাপে বর্তমান পরিস্থিতিটা দেখার চেষ্টা করব এই এসওয়াইএস কয়েনের আমরা কয়েন মার্কেট ক্যাপে এসওয়াইএস এর ওভারভিউ ওপেন করেছি এখানে দেখতে পাচ্ছেন গত চব্বিশ ঘন্টায় এটা প্রাইস ডাউন হয়েছে zero point five four percent তো একে এটা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ারে গত চব্বিশ ঘন্টায় এটার হাই হয়েছিল zero point one six one three এবং লো হয়েছিল zero point one five three six সেই তুলনায় এখন কিন্তু আপ আছে তবুও কয়েন মার্কেট ক্যাপের হিসাব অনুযায়ী এটা কিন্তু zero point five four percent down আছে দেখে আসবো এটার ট্রেডিং ভলিউম কত আছে কয়েন মার্কেট ক্যাপ বলছে ট্রেডিং ভলিউম বর্তমানে এটা ডাউন হয়েছে গত চব্বিশ ঘন্টায় seven point four nine percent market cap down হয়েছে two point nine three percent fully diluted market cap down হয়েছে two point nine three percent অর্থাৎ বর্তমানে এটি ডাউনে চলছে এটি আপ হবে কেন ডাউন আছে সেটা জানা আমাদের জন্য জরুরি এটা ডাউন হওয়ার কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন আমি বলেছি এটা বিটকয়েন এবং ইথারিয়ামের ব্লক চেন ফলো করে চলে সো বর্তমানে বিটকয়েন এবং ইথারিয়ামের প্রাইস দুটোই কিন্তু ডাউন আপনারা জানেন অনেক দিন ধরে বিটকয়েন অর্থাৎ যেটা ক্রিপ্টো মার্কেটের ফাদার কয়েন বলা হয় সেটা অনেক দিন ধরে ডাউনে আছে এবং যে কয়েনটা তাকে অনুসরণ করে চলছে নিশ্চয়ই সেই কয়েনটার প্রাইস ডাউন হবে আপনারা জেনে অবাক হবেন যারা জানেন না এই তথ্যটা তথ্যটা হচ্ছে এই বছরই অর্থাৎ দুই সালের জানুয়ারির দুই তারিখে এই এসওয়াইএস কয়েনটা কিন্তু এক ডলার একত্রিশ সেন্ট পর্যন্ত আপ হয়েছিল সেই কয়েনটা বর্তমানে ট্রেড করছে zero point one five seven two আমার মনে হয় দুই হাজার বাইশের শেষের দিকে এই বছরের শেষের দিকে এটি আবার জিরো পয়েন্ট ফাইভ অথবা ওয়ান ডলার পর্যন্ত যেতে পারে কেন যেতে পারে বলছি আমি তার জন্যে আমি আপনাদেরকে নিয়ে যাব এই এসওয়াইএস কয়েনের টুইটার হ্যান্ডেলে টুইটার হ্যান্ডেল যদি আপনারা ফলো করেন এখানে দেখতে পাবেন যে তাদের already one hundred sixty K follower কিন্তু তাদের টুইটার হ্যান্ডেলে রয়েছে এবং তারা খুব ভালো ভালো খবরাখবর নিয়ে আসছে ইতিমধ্যে এখানে যে টুইটটা আমি মেইনলি আপনাদের সাথে শেয়ার করব সেই টুইটটা আমি ওপেন করেছি দেখতে পাচ্ছেন এই টুইটটা একটু আপনাদের সাথে শেয়ার করব এখানে তারা লিখেছে we are honoured that S Y S coin is invited as VIP guest at attend this awesome web three builder party to be held in Paris on July twenty first let's have fun together there বলেছে যে এসওয়াইএস যে কয়েনটা আছে কয়েনটাকে ওয়েব থ্রি বিল্ডার পার্টিতে আপনারা জানেন ওয়েব থ্রি হচ্ছে আগামীর ইন্টারনেট দুনিয়া এই বিল্ডার পার্টিতে একটা অর্গানাইজেশন তাদেরকে কিন্তু ইনভাইট করছে যেটা প্যারিসে অনুষ্ঠিত হবে তাহলে বুঝতে পারছেন যে নিশ্চয়ই প্রজেক্টের পোটেনশিয়াল না থাকলে সেই কয়েন বা টোকেনকে এত বড় জায়গায় ইনভাইট করা হয় না এই পর্যন্ত যে দুইটা তিনটা বিষয় আমি বললাম এই দুইটা তিনটা বিষয় যদি আপনি রিয়ালাইজ করেন তাহলে আপনি নিজেই বুঝে যাবেন যে এই কয়েনটার যখন মার্কেট আপ হবে তখন কীরকম প্রাইস হতে পারে কীরকম হাইপ এই কয়েনটা দেখানোর যোগ্যতা রাখে তো এখন মার্কেট ডিপে আছে আপনি চাইলে কিনে রাখতে পারেন কিছু আপনি যদি এখন কিছু কিনে রাখেন আশা করা যাচ্ছে যে দুই হাজার শেষের দিকে ডিসেম্বরে এই কয়েনটা খুব ভালো প্রফিট আপনাকে দিবে তবে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই আপনি অবশ্যই নিজে রিসার্চ করে তারপরে কিনবেন কারণ এখানে লাভ লস সবই সম্পূর্ণ আপনার আপনার কি মতামত এস এস কয়েন সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন চাইলে টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে ইউনিভার্সিটি অফ ক্রিপ্টোকারেন্সি আপনি সেখানেও চাই চাইলে যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন